দিন আসে দিন যায় তোমার আশায় দিন গুনে আমার মন স্বপ্নে দিন এই জীবনে আসবে কখন স্বপ্নের দিন এই আসবে কখন মনে জাগে

你那些评价。